করেছ খেলা পেয়েছি শুধুই অবহেলা ধীরে ধীরে তুমি ওগো সবে বুঝবে বুঝেও কোনো লাভ হবে না হবে না আর এই ঠিকানা সেদিন আমার স্মৃতিগুলো তোমার কাঁদাবে